সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে হিরো আলম তার এই ব্যস্ত শিডিউলের মাঝেও হাতে নিয়েছেন নতুন এক ছবির কাজ সে নাকি পরিচালকের এই অনুরোধ ফেলতে পারেননি গত শুক্রবার চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবি ভালোবাসা এমনই হয় ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছে বাংলাদেশের বহুল আলোচিত এবং সমালোচিত নায়িকা পিয়া আমাদের পূর্বের ভিডিওগুলো থেকে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন হিরো আলম এখন ব্যস্ত সময় পার করছেন তার গান নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি গান উপহার দিয়েছেন হিরো আলম আমাদেরকে দর্শক শ্রোতারা অধীর আগ্রহের পথ চেয়ে বসে থাকেন কখন পাওয়া যাবে হিরো আলমের নতুন গান সেই সঙ্গে মিউজিক ভিডিও হিরো আলমের নতুন ছবির পরিচালক আরিয়ান খান জানান বাংলাদেশের এই বহুল প্রতিভা হিরো আলমকে নিয়ে তিনি তার নতুন কাজ করতে চান আর সিনেমাকে হিট করার জন্যই হিরো আলমের বিপরীতে নেওয়া হয়েছে নায়িকা পিয়াকে এ বিষয়ে কথা বলার জন্য পিটি নিউজ থ্রি সিক্সটির টিম পৌঁছে গিয়েছিল হিরো আলমের কাছে হিরো আলমের সাথে কথা বলে জানা যায় তার এখন খুব ব্যস্ত শিডিউল চললেও পরিচালক আরিয়ান খানের এই অনুরোধ তিনি ফেলতে পারেননি এবং নায়িকা পিয়াও ফোন করে তাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছেন যেন তার সাথে এই ছবিটিতে হিরো আলম সাইন করেন হিরো আলমের ম্যানেজার নাকি ইতোমধ্যেই তাকে স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা দিয়েছেন হিরো আলম বলেছেন ছবির স্ক্রিপ্ট তার পছন্দ হয়েছে তার চরিত্রকে সে তার সর্বোত্তম চেষ্টা দিয়ে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এবং তিনি আশা করছেন তার এই ছবি ব্যবসা সফলতার মুখ দেখবে BT news three sixty team Hero আলমের কাছ থেকে ফিরে আমরা গিয়েছিলাম নায়িকা পিয়ার কাছে নায়িকা পিয়া খুব আগ্রহ এবং উৎসাহ নিয়ে আমাদের সাথে কথা বলেন এবং জানান তিনি খুবই উচ্ছ্বসিত এবং উৎফুল্লিত হিরো আলমের বিপরীতে অভিনয় করার সুযোগ পেন তিনি ইতিমধ্যেই ধারণা করছেন হিরো আলমের সাথে তার কেমিস্ট্রিটা নাকি দর্শক খুব পজিটিভলি নিবে এবং তিনি এই আশাবাদ ব্যক্ত করেন দর্শক যদি তাদেরকে সাদরে গ্রহণ করে পরবর্তীতে তারা একসাথে জুটিবদ্ধ হয়ে বাংলাদেশের দর্শককে আরো অনেক ছবি উপহার দেবেন হিরো আলম এবং নায়িকা পিয়ার ছবি ভালোবাসা এমনই হয় নিয়ে পরিচালক আরিয়ান খানের সাথে কথা বলতে করতে গেলে তিনি বিডি নিউজ থ্রি সিক্সটির টিমকে জানান তিনি খুবই আশাবাদী এই বহুল প্রতিভাবান নায়ক হিরো আলম এবং প্রতিভাবান নায়িকা পিয়াকে নিয়ে তাদের মাঝে কেমিস্ট্রিটাও নাকি খুব ভালো কাজ করছে পরিচালক আশা করছেন এই ছবি ব্যবসা সফল হবে বাংলাদেশের জনগণ এই জুটিকে সাদরে গ্রহণ করবে এবং পরবর্তীতে তারা জুটিবদ্ধ হয়ে আরো বেশ কিছু ছবি আমাদেরকে উপহার দেবেন বাংলাদেশের আলোচিত সমালোচিত নায়িকা পিয়াকে নিয়ে বলতে গেলে বলতে হয় বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত নায়িকা পিয়া তার ব্যস্ত সময় পার করেন মডেলিং এর পেছনেই এছাড়াও তিনি নাটক বা সিনেমাতে অভিনয় করে থাকেন সিনেমায় হিট হবার জন্য তিনি প্রায়ই শাকিব খানের দরজায় নক করতে থাকেন শাকিব খান তাকে কোনো সিনেমায় নিবেন কিনা কিন্তু আমাদের সুপারস্টার শাকিব খান এখন পর্যন্ত তাকে কোনো সিনেমায় জায়গা দেননি আর সে কারণেই হিরো আলমের বিপরীতে জায়গা পেয়ে সে হয়তো খুবই উচ্ছ্বসিত আর আমাদের বহুল প্রতিভাবান নায়ক হিরো আলম এখন রয়েছেন কক্সবাজারে তিনি তার মিউজিক ভিডিওর নতুন এক নায়িকার সাথে তার কেমিস্ট্রি পরীক্ষা করে দেখার জন্যই তাকে নিয়ে চলে গিয়েছেন কক্সবাজার সেখানে তিনি প্রায় সপ্তাহখানেক সময় পার করবেন তারপর ফিরে আসবেন ঢাকায় শোনা যাচ্ছে সিনেমার কাজ শুরু করার আগেই নাকি তিনি জিমে ভর্তি হয়েছেন তার বডিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্যই তিনি নাকি নিয়মিত হবেন জিমে ডায়েট চার্টেও এনেছেন বিশাল এক পরিবর্তন সার্বক্ষণিক এক ডায়েটিশিয়ান রেখেছেন তিনি তার পাশে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সূত্র থেকে জানা গিয়েছে তিনি ইতোমধ্যে নিয়োগ করেছেন দুইজন জেন্টস এবং দুইজন লেডিস বিউটিশিয়ান তারা নিয়মিতভাবে হিরো আলমের রূপের চর্চা করে চলেছেন এখন প্রশ্ন হচ্ছে দর্শক হিরো আলমের এত প্রস্তুতির পর কিভাবে তিনি উপস্থাপন করবেন তাকে আমাদের সামনে কোন রূপে দেখতে পাবো আমরা হিরো আলমকে তার নতুন সিনেমায় ভালোবাসা এমনই হয় কেমন হবে দর্শক হিরো আলম এবং পিয়ার ভালোবাসা সেটা জানতেই আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা আরও নিয়ে আসছি পিয়া এবং হিরো আলমের নতুন ছবি ভালোবাসা এমনই হয় সম্পর্কে আরো অনেক তথ্য সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদেরকে পরামর্শ দিয়ে অবশ্যই কমেন্ট করুন বিনোদন জগতে ঘটে যাওয়া সকল চাঞ্চল্যকর তথ্য নিয়ে চলে আসব আমরা আপনাদের কাছে BD news three sixty team রয়েছে সবসময় আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে